রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র সরবরাহকারী গ্রুপের তিন কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব পনেরো চকরিয়া উপজেলার ইলিশিয়া লালব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় র্যাব পনেরোর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন জানিয়েছেন সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পের আগ্নেয়াস্ত্রের উৎস উদ্ঘাটনের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র্যাব এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে মহেশখালী থেকে সিএনজি অটোরিকশায় করে উকিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে একটি দল রওনা করেছে তাদের ধরতে সকালে ইলিশিয়ায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র্যাব এ সময় চালকসহ তিনজন অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয় আটককৃতরা হল মুক্তার আহমদ আব্দুর রহিম ও মোহাম্মদ এনামুল হক তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক একটি দুইনলা বন্দুক সহ চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়